welcome to real study friend ଆଜି ଆମେ ଦେଖିବା କି କମର୍ସରେ କେଉଁ କେଉଁ ସବଜେକ୍ଟ ସବୁ ରହିଛି ବହୁ ଡିମାଣ୍ଡ ଆସୁଥିଲା କି କମର୍ସର ସବଜେକ୍ଟ ସବୁ କ'ଣ କ'ଣ ଅଛି ସେ ବିଷୟରେ ଗୋଟେ ଭିଡ଼ିଓ କରାଯାଉ ଦେଖିବା ଯଦି ତୁମେ ପ୍ଲସ୍ ଟୁ ଆପ୍ଲାଏ କରିସାରିଛ ଆଉ କମର୍ସ ପଢ଼ିଛ ତାହେଲେ ଦେଖ କ'ଣ କ'ଣ ସବୁ ସବଜେକ୍ଟ ରହିଛି ଆଉ ଗୋଟେ କଥା ଯଦି ତୁମେ କମର୍ସ ପଢ଼ିବାକୁ ଚାହୁଁଛ ତୁମର ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ୍ ହେଉ ସେକେଣ୍ଡ କ୍ଲାସ୍ ହେଉ କି ଥାର୍ଡ଼ କ୍ଲାସ୍ ହେଉ ଯଦି ତୁମର ଇଚ୍ଛା ଅଛି তাহলে তুমি নিশ্চিত রূপে কমর্স পড় ଦେଖିବା କମର୍ସ ସବୁ କ'ଣ କ'ଣ ସବଜେକ୍ଟ ରହିଛି ଦେଖ ଯେତେବେଳେ ତୁମେ ପ୍ରଥମେ କମର୍ସ ପଢ଼ିବ ସେତେବେଳେ ତୁମେ ଦୁଇଟି ବିଷୟରେ ପଢ଼ିବ ଗୋଟେ ହେଉଛି କମ୍ପଲସରୀ ଯାହା ତୁମେ ବାଧ୍ୟ ନେବା ପାଇଁ ସେକେଣ୍ଡ ହେଉଛି ଇଲେକ୍ଟିଭ୍ ইলেকটিভ্রে তুমি ଚୁଜ୍ କରିବ ତୁମେ କେଉଁ ସବଜେକ୍ଟ ସବୁ ତୁମର ଭଲ ଆଉ ତୁମେ ପଢ଼ିବ ଦେଖ ପ୍ରଥମେ ତୁମର କମ୍ପଲସରି କ'ଣ ଅଛି ଦେଖ କମ୍ପଲସରି ଯଦି ଦେଖିବା ପ୍ରଥମେ ଅଛି ଇଂଲିଶ ଇଏ ହେଉଛି କମ୍ପଲସରି ଯଦି ତୁମେ କମର୍ସ ପଢ଼ୁଛ ସାଇନ୍ସ କି ଆର୍ଟ୍ସ ପଢ଼ ଯାହା ବି ପଢ଼ ଇଂଲିଶ ତୁମର କମ୍ପଲସରି ପଢ଼ିବାକୁ ବାଧ୍ୟ ଆଉ ସେକେଣ୍ଡ ହେଉଛି ଏମ୍ ଆଇ ଏଲ୍ ଦେଖ ଏମ୍ ଆଇ ଏଲ୍ ଅର୍ଥ ଓଡ଼ିଆ ନୁହେଁ ଏମ୍ ଆଇ ଏଲ୍ ହେଉଛି ମଦର ଇଣ୍ଡିଆନ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ତୁମର ଯେଉଁ ଭାଷା ମାତୃଭାଷା ତୁମେ ସେଇଟାକୁ ନେଇ ପଢ଼ିପାରିବ ଦେଖ ଓଡ଼ିଆ ନେଇପାର ସାଂସ୍କ୍ରିଟ୍ ନେଇପାର ତେଲୁଗୁ ନେଇପାର ହିନ୍ଦୀ ନେଇପାର ତୁମ ଇଚ୍ଛା ଏମ୍ଆଇଏଲ୍ରେ ତୁମେ ଯାହା ତୁମର ମାତୃଭାଷା ବା ଯାହା ତୁମକୁ ଭଲ ଲାଗୁଛି ଯେଉଁ ଭାଷା ତୁମେ ତାହାକୁ ଏମ୍ଆଇଏଲ୍ରେ ନେଇକି ପଢ଼ିବ ଦେଖ ତାପରେ କ'ଣ ହେବ ଯଦି ତୁମେ ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ ପଢ଼ିବ ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ରେ ତୁମକୁ ଏଇ ଯେଉଁ ତିନୋଟି ସବଜେକ୍ଟ ତୁମକୁ ପଢ଼ିବାକୁ ପଡ଼ିବ କ'ଣ କ'ଣ ପ୍ରଥମ ହେଉଛି ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ୍ ଏଜୁକେସନ୍ ଦେଖ ଏନ୍ଭାରମେଣ୍ଟ ମାନ ହେଉଛି ପରିବେଶ ଏନ୍ଭାରମେଣ୍ଟାଲ ଏଜୁକେସନ୍ ଏହାର ଅର୍ଥ ପରିବେଶ ବିଷୟରେ ତୁମେ ଶିକ୍ଷା ଗ୍ରହଣ କରିବ ଆଉ ତାପରେ ଆଉ ଗୋଟେ ସବଜେକ୍ଟ ଅଛି ଯୋଗ ଯୋଗ ତୁମେ ନିଶ୍ଚୟ ଜାଣିଥିବ ଯୋଗ କ'ଣ ଆଉ ତୁମେ ଏ ଯୋଗ ବିଷୟରେ ପଢ଼ିବ ଆଉ ଗୋଟେ ଅଛି ବେସିକ୍ କମ୍ପ୍ୟୁଟର ଏଜୁକେସନ୍ ଦେଖ ତୁମେ କମ୍ପ୍ୟୁଟର ବିଷୟରେ ବି ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ ପଢ଼ିବ ଆଉ ଗୋଟେ ସବୁଠାରୁ ବଡ଼ ପ୍ରୋବ୍ଲେମ୍ ফার্স্ট ইয়র্রে যদি তুমি শূন্য মার্ক রখুছ ফেল বি হয়ে যাচ্ছ তাহলে তুমি সেকেন্ড রু যাইপার কৌশি অসুবিধা নাই এ তিনোটি সবজেক্ট ফার্স্ট ইয়র এক্সাম তো হব কিন্তু ফেল হলে বি তুমি সেকেন্ড ইয়রকু উঠিপার তাপরে অছি ইলেকটিভ সবজেক্ট তুমি কোণ সব চুজ করব দেখ ইলেকটিভে কম হব যদি তুমি কমর্স পড়ুছ তুমি এই তিনোটি নিশ্চিত রূপে রক্ষা পড়ব আউ গোটিয়ে তুমি চুজ করব এই সাতটি বিষয় এটি মু তিনোটি লিখিছি ଆଉ ଚାରୋଟି ୟା ପରେ ଲେଖିଦେବି ଦେଖ କ'ଣ କ'ଣ ସବୁ ପଢ଼ିବ ପ୍ରଥମେ ତୁମେ ପଢ଼ିବ ଆକାଉଣ୍ଟାନ୍ସି ଏ ଆକାଉଣ୍ଟାନ୍ସି କ'ଣ ଏଥିରେ ତୁମେ ଏକାଉଣ୍ଟ ବିଷୟରେ ପଢ଼ିବ ଏହାର ଅର୍ଥ ପ୍ରଫିଟ୍ ଲସ୍ କେମିତି ବାହାର କରିବ ଇନକମ୍ ଟ୍ୟାକ୍ସ କେମିତି ବାହାର କରିବ ଟ୍ରାନଜାକ୍ସନ୍ ଯେଉଁ ହେଲା ବ୍ୟାଙ୍କିଂରେ ସେସବୁ କିପରି ସର୍ଚ୍ଚ କରିବ କିପରି ତା ବିଷୟରେ ଜାଣିବ ଏ ବିଷୟରେ ତୁମେ ଆକାଉଣ୍ଟାନ୍ସିରେ ପଢ଼ିବ ତାପରେ ଅଛି ବିଜନେସ୍ ଷ୍ଟଡିଜ୍ ଆଣ୍ଡ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଦେଖ ବିଜନେସ୍ ଷ୍ଟଡ଼ିଜ୍ ଆଣ୍ଡ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କ'ଣ ସବୁ ପଢ଼ିବ ତୁମେ କେବଳ ବିଜନେସ୍ ଉପରେ ପଢ଼ିବ କମର୍ସ ପାଠ କି ନାହିଁ ଅଧିକାଂଶ ତୁମେ ବିଜନେସ୍ ଉପରେ ହିଁ ପଢ଼ିବ ଇଏ ହେଲା ତୁମର ସେକେଣ୍ଡ ଅପସନ୍ ତାପରେ ହେଉଛି ବିଜନେସ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଆଣ୍ଡ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ସ ଦେଖ ବିଜନେସ୍ର ଯେଉଁ ସବୁ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଅଛି ଯେପରି ମିନ୍ କିପରି କାଲକୁଲେସନ୍ କରାଯିବ ମିଡ଼ିଆନ୍ ମୋଡ଼ ତୁମେ ଦଶମ ଶ୍ରେଣୀ ଟିକେ ଟିକେ ପଢ଼ିଛ ଆଉ ସେଇ ସବୁ ଟିକେ ଅଧିକ ରୂପରେ କମର୍ସରେ ଅଛି କ'ଣ ଅଛି ବିଜନେସ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଆଣ୍ଡ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ସ କେବଳ ଅଧିକାଂଶ ତୁମେ ଏ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ସ ଉପରେ ପଢ଼ିବ ତାପରେ ହେଉଛି ତୁମେ ଚୁଜ୍ କରିବ ତୁମେ ଯାହା ପସନ୍ଦ କରିବ ଯେଉଁ ସବଜେକ୍ଟ ସେଇ ସବୁକୁ ପଢ଼ିବ ଦେଖ ଯଦି ତୁମେ ফার্স্ট ইয়ার এই সবজেক্ট ভিতর যে কোনসি গোটে কু চুজ কর সেকেন্ড ইয়ারে আর অল্টরনেটিভ তুমি এই সব পড়িব কিপর দেখ এ তিনোটি সবজেক্ট তুমি পড়িদেল ওকে ইয়ে হল তিনশো মার্ক আউ আ ভিতর এটি সাতটি সবজেক্ট অছি এ ভিতর তুমি গোটিয়ে চুজ করব আউ সেকেন্ড ইয়রে এর অল্টরনেটিভ রহিযোগ দেখ যদি তুমি ফার্স্ট ইয়রে কমর্সিয়াল ব্যাঙ্কিং কু চুজ করছ তাহলে তুমি সেকেন্ড ইয়রে কম পড়ব ইন্সুরান্স বিষয়ে পড়ব দেখ কমর্সিয়াল ব্যাঙ্কিং সেকেন্ড ইয়র হয়ে সেটা ইন্সুরান্স আউ যদি তুমি ফার্স্ট ইয়রে ফন্ডামেন্টাল অফ ইন্টরপ্রেনরশিপ পড়ুছ এন্টরপ্রেନরশিপ অর্থ ବିଜନେସ୍ ଷ୍ଟାର୍ଟ କରୁଛି ବା ବିଜନେସମ୍ୟାନ୍ ଯେ ହେଉଛି ସେସବୁ ବିଷୟରେ ତୁମେ ପଢ଼ିବ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ତାର ସବୁ ପଢ଼ିବ ଯଦି ତୁମେ ଫାର୍ଷ୍ଟ ଇୟର ଏଇ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ଅଫ୍ ଏଣ୍ଟରପ୍ରେନରସିପ୍ ରଖୁଛ ତାହେଲେ ତୁମେ ସେକେଣ୍ଡ ଇୟରରେ କଷ୍ଟ ଆକାଉଣ୍ଟିଂ ବିଷୟରେ ପଢ଼ିବ ଆଉ ଯଦି ତୁମେ ଫାର୍ଷ୍ଟ ଇୟରରେ ସେଲ୍ସମ୍ୟାନସିପ୍ ପଢ଼ୁଛ ତାହେଲେ ସେକେଣ୍ଡ ଇୟର ସେଇଟା କ'ଣ ହେଇଯିବ ବିଜନେସ୍ ଇକୋନୋମିକ୍ସ তাহলে আউ রহিলা চারটে সবজেক্ট এবে জাঁয়া আউ চারোটি সবজেক্ট কম অছি যেটা তুমি তা ভিতর তুমি চুজ করে পারিব ଆଉ ଯଦି ତୁମେ ଫୋର୍ଥ ଅପସନ୍ ବା ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ଅଫ୍ କମ୍ପାନୀ ଆକାଉଣ୍ଟସ୍ ଏଇଟା ତୁମେ ଫାର୍ଷ୍ଟ ଇୟର୍ରେ ଚୁଜ୍ କରିଛ ମୁଁ ଏହିପରି ଲେଖିଦେଇଛି ଯଦି ତୁମେ ফোর্থ অপশন চুজ করছো মানে ফন্ডামেন্টাল অফ কোম্পানি আকাউন্টস তাহলে তুমি সেকেন্ড ওয়ে কোণ পড়ব সেকেন্ড ওয়ে পড়ব সেই ফন্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট আকাউন্টিং যদি তুমি ফার্স্ট ইয়ারে এই ফোর্থ অপশন চুজ করছো তাহলে তুমি সেকেন্ড ইয়ারে ফন্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট আকাউন্টিং পড়ব ଏବଂ ଯଦି ତୁମେ ଫିଫ୍ଥ ଅପସନ୍ ଚୁଜ୍ କରିଛ ଫିଫ୍ଥ ଅପସନ୍ ହେଉଛି କମର୍ସିଆଲ ଜୋଗ୍ରାଫି ଏଥିରେ କମର୍ସିଆଲ ଜୋଗ୍ରାଫି ବି ଅଛି ଯଦି ତୁମେ କମର୍ସିଆଲ ଜୋଗ୍ରାଫି ପଢ଼ୁଛ ତାହେଲେ ସେକେଣ୍ଡ ଇୟର୍ରେ ତୁମେ କ'ଣ ପଢ଼ିବ ରୁରାଲ ଡେଭଲପମେଣ୍ଟ ମାନେ ଗାଁକୁ କିପରି ଡେଭଲପ୍ କରାଯିବ ଏଇସବୁ ବିଷୟରେ ପଢ଼ିବ ଏବଂ ଯଦି ତୁମେ ସିକ୍ସ ଅପସନ୍ ଚୁଜ୍ କରିଛ କମ୍ପ୍ୟୁଟର ଆପ୍ଲିକେସନ୍ ୱାନ୍ তাহলে তুমি সেকেন্ডর কম পড়ব সেকেন্ডর তুমি পড়ব কম্পুটর আপ্লিকেসন টু তারপরে কম্পুটর আপ্লিকেসন উপরে পড়ব যেপরি এম এস ওয়ার্ড হয়ে গলা এক্সেল হয়ে গলা টালি হয়ে গলা এইভাবে ভাবে যা সব কম্পুটর আপ্লিকেসন অছি যদি তুমি ফার্স্ট ইয়ার চুজ করছ সেকেন্ড ইয়ারে তুমি সেই সব বিষয়ে পড়ব আউ সেভেন অপশন হচ্ছে আইটি ওয়ান দেখ আইটি গোটে সবজেক্ট ইনফরমেশন টেকনোলোজি যদি তুমি সেভেন অপশন আইটি কু চুজ করছ তাহলে তুমি সেকেন্ড ইয়ারে সেই আইটি টু হি পড়ব ଜାଣିପାରିଲ ତାହେଲେ ଏଇ ସାତଟି ଅପସନ୍ ଭିତରୁ তুমি যেকোন গোটিয়ে চুজ করব যেকোন গোটিয়ে অধিক সবজেক্ট তুমি চুজ করবার না তুমি গোটিয়ে চুজ করব এর ভিতর যেকোন গোটিয়ে চুজ করব ফার্স্ট ইয়র্রে আকেন্ড ইয়র্রে এর অল্টরনেটিভ যা সব অছি এইসব বিষয়ে তুমি পড়ব এসব হচ্ছে কমর্সর ফুল সবজেক্ট এখন ছাড়ি আমর্সে সবজেক্ট না তুমি জাঁপার নিশ্চিত রূপে এইসব কমর্স পড়লে তুমি কম কম ପଢ଼ିପାରିବ ହଁ ଯଦି ତୁମର କୌଣସି ଡାଉଟ୍ ଅଛି ତାହେଲେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ମୋତେ ତୁମର ନିଶ୍ଚିତ ରୂପେ ଡାଉଟ୍ ପଚାର ଆଉ ଯଦି ତୁମେ କାହା ବିଷୟରେ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ତୁମେ ମୋତେ କହିପାର ତା ବିଷୟରେ ମୁଁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଗୋଟିଏ ଭିଡ଼ିଓ ସେୟାର କରିଦେବି ଏବଂ ଆଉ ଯଦି ତୁମ ସାଙ୍ଗମାନେ କେହି କମର୍ସ ପଢ଼ିଥାନ୍ତି ବା କମର୍ସ ପଢ଼ିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଏ ଯେତିକି ସବୁ ସବଜେକ୍ଟ ରହିଲା ଏସବୁ ସବଜେକ୍ଟକୁ ତୁମେ ତୁମ ଫ୍ରେଣ୍ଡମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ସେୟାର କର ଆଉ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ଯଦି ନିଶ୍ଚିତ ରୂପେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅ ବହୁତ ଭଲ କନସେପ୍ଟ ତୁମେ ପାଇଯିବ ଆଉ ସବୁଥର ପରି ମୋ ତରଫରୁ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ